আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টেক টুডে টুমোরো চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আপনাদের মাথায় গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে হাজির হয়েছি যে আমাদের ফোনে যখন অ্যাড আসে কোনো অ্যাপস ইনস্টল করার সময় বা কোনো অ্যাপসে ঢোকার সময় অথবা গুগল সাইডে গেলাম গুগল ক্রোমে বিভিন্ন ওয়েবসাইটে ঢুকলাম ঢোকার পরে অনেক অ্যাড আসে তখন আসলে অনেক বিরক্তি মনে হয় যে আমরা কোনো একটা গুরুত্বপূর্ণ কাজে ঢুকছি ওই অ্যাডের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে তো সেক্ষেত্রে ওই অ্যাডটা যেন না আসে বা ওই অ্যাড আসার হারটা যেন কমে যায় সেজন্য আমাদের আজকের এই ভিডিওটি তো ভিডিওটিতে আমি দেখাবো এখন দেখেন ভিডিওটি কতটা ইন্টারেস্টিং তো অ্যাড বন্ধ করার জন্য প্রথমে আমাকে যা করতে হবে প্রথমেই আমি চলে যাব সেটিংসে তো স্ক্রোল করে সেটিংসে আসলাম এই যে সেটিংসে গেলাম তো দেখেন প্রতিটা সেটেই এই গুগল নামে অপশনটা আছে প্রত্যেকটা সেটে তো এখানে গুগলে ট্যাপ করবেন গুগলে ট্যাপ করার পরে আপনারা দেখতে পাবেন যে অ্যাডস নামের অপশন আছে দেখেন অ্যাডস এডিএস অ্যাডস তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে রিসেট অ্যাডভার্টাইজিং আইডি তাছাড়া আছে optional out of ad personalisation তো এটা আপনারা অফ করে দেবেন ঠিক আছে তারপরে রিসেট করে দেবেন এটা আপনার আইডিটা রিসেট করে দেবেন আপনার অ্যাড আইডিটা রিসেট হয়ে গেল আগেকার অ্যাড আইডিটা তারপরে আপনারা ব্যাক করবেন ব্যাক করে আপনারা যাবেন আপনারা যাবেন গুগলে ঠিক আছে গুগলে গিয়ে লিখবেন সার্চ করবেন মাই অ্যাক্টিভিটি একটা গাছ চলে গেল এখন আরেকটা গাছ তো মাই অ্যাক্টিভিটি লেখার পরে দেখবেন যে ওয়েলকাম টু মাই অ্যাক্টিভিটি তো এই ওয়েবসাইটে ঢুকবেন এই ওয়েবসাইটে ঢোকার পরে দেখেন এখানে দেখতে পাবেন যে আপনার ওয়েবসাইট মানে এখানে ঢুকছে আমার অ্যাক্টিভিটি আমার ইমেইলের অ্যাক্টিভিটিটা দেখাচ্ছে এরপরে আপনারা দেবেন থ্রি ডটে থ্রি ডটে দেওয়ার পরে দেখবেন যে অ্যাক্টিভিটি কন্ট্রোল এখানে ক্লিক করবেন অ্যাক্টিভিটি কন্ট্রোলে ক্লিক করার পরে আপনারা একটু স্ক্রল করে নিচে আসবেন স্ক্রল করে নিচে আসবেন নিচে আসবেন হ্যাঁ নিচে আসার পরে দেখতে পাবেন গু টু অ্যাড সেটিংস তো গু টু অ্যাড সেটিংসে গেলেন যাওয়ার পরে দেখেন এখানে অ্যাড পার্সোনালাইজেশন ইজ অন তো এটা অ্যাডটা অন আছে তো এখানেও আপনারা অফ করে দিবেন টার্ন অফ গট ইট এখন যে বিষয়টি দেখব প্রথম একটা কাজ গেল দ্বিতীয়টা গেল তৃতীয়তে তৃতীয়তে দেখব যে আমাদের যে ক্রোম ব্রাউজার আছে ক্রোম ব্রাউজার থেকে আসলে এই বিষয়টা কীভাবে উঠাই দেবো তো ক্রোম ব্রাউজারে ঢুকলাম ঢুকার পরে এখানে থ্রি ডট আছে থ্রি ডটে গেলাম যাওয়ার পরে এখানে সেটিংসে যাব সেটিংস থেকে যাওয়ার পরে আমরা একটু নিচে আইব হ্যাঁ স্ক্রল করে নিচে আসলাম দেখেন যে সাইট সেটিংস লেখা আছে তো এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন যে আমি কি কি অ্যালাউ দেয় এখানে অনেক অপশন পাবেন তো এখানে দেখেন যে অ্যাডস অপশনটা আমার অ্যালাউ আছে তার মানে কি আমি কোনো ওয়েবসাইটে ঢুকলে বা কোনো অ্যাপস ইনস্টল দিলে তো ওখানে অ্যাডস শো করবে যদি অ্যাডস দেওয়া থাকে সেখানে তো এখানে অ্যাডসে ক্লিক করলাম ক্লিক করে এটা অফ করে দিলাম তো এইরকম করে তিনটি অপশন অফ করবেন তো প্রথমত যে অপশানটা অফ করবেন সেটা হলো যে আপনার অ্যাক্টিভিটিটা অফ করে নেবেন আপনার ফোনের সেটিং থেকে সেটিংসটা অফ করে নেবেন এরপরে আপনি এই ক্রোম থেকে এই সেটিংসটা অফ করে নেবেন নেওয়ার পরে আপনারা এখন যদি কোনো ওয়েবসাইটে যান তো অবশ্যই আপনাদের আর তেমন অ্যাড এসে বিরক্তই বোধ করাবে না তো যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে আশা করি আপনারা অনেক উপকৃত হয়েছেন তবে like comment share and subscribe করলে অনেক খুশি হব আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ